বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন বন্ধুরা জিকির শব্দের অর্থ আল্লাহর স্মরণ কিন্তু ইসলামের দৃষ্টিতে যে কাজের দ্বারা স্বভাব হয় তাহাই জিকির কারণ প্রতিটি স্বভাবের মুহূর্তে আল্লাহর স্মরণ হয় মোট কথা আসল জিকির হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহকে আমাদের কলব বা মনের মধ্যে স্মরণের মাধ্যমেই আমাদের কলব বা মন পরিষ্কার বা সুস্থ করা সম্ভব প্রতিদিনের জিকিরগুলো আর বলি বন্ধুরা আমার চ্যানেলটিকে একবার লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ তালা জিকির নিয়ে যা বলেছেন অর্থ তোমরা সকলে শুনে জেনে রাখো যে একমাত্র আল্লাহ জিকির ব্যতীত আত্মার শান্তি আর কিছুতেই নেই একমাত্র আল্লাহর পবিত্র নামে জিকির জপাতে আত্মা শান্তি লাভ হয় আল্লাহ তালা আরও বলেছেন ফাজ কুরুনি আজ কুরুকুম সুরাতুল বাকারাতে অর্থ তোমরা আমার জিকির করো আমাকে স্মরণ রেখো তাহলে আমিও তোমাদের স্মরণ রাখবো যারা আল্লাহ স আসিক তারা জানে যে প্রাণপ্রিয়কে স্মরণ রাখার কত মূল্য কত স্বাদ সারা পৃথিবীর সোনারও বাহিরা জাহরাত মণিমুক্তা চুনি পান্নারও সেই মূল্য নাই বেহেস্তের হুর গিলেমান হাউজে কাউসার আর সোনার বাগানের সেই মূল্য নাই যা শুধু প্রিয় জিকিরের মধ্যে আছে তাই আল্লাহ পাক বলেছেন অপশ্রীল মুখ বিতিন আল্লাহ জিনা ইজা জুকির আল্লাহু ওয়াজিলাত কুলুবহুম অর্থ যারা নম্রতা ও ভক্তি সহকারে আল্লাহর আদেশ পালন করতে থাকে এবং আল্লাহর নাম শ্রবণ করা মাত্র যাদের প্রাণ কেঁপে ওঠে তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন আল্লাহ তালা আবার বলেছেন ইয়া জিনা মানু উজকুরুল্লাহা জিক্রন কসিরন ওয়া সাব্বাহুহু বুকুরাতান ওয়া আসিলা অর্থ হে মুমিনগণ তোমরা আল্লাহর জিকির বেশি করে করো এবং সকাল বিকাল দিবারাত্র তার পবিত্রতা ঘোষণা করতে থাকো এছাড়াও পবিত্র কোরআনে আল্লাহর জিকির সম্পর্কে অনেক আয়াত বিদ্যমান আছে সুবহান আল্লাহ প্রতিদিন একশো বার সুবান আল্লাহ পাঠ করলে এক হাজার সোয়াব লিখা হয় এবং এক হাজার গুণা মাফ করা হয় সহিহ মুসলিম খণ্ড চার দু হাজার তিয়াত্তর পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়া তিরমিজি শরীফ খণ্ড পাঁচ চারশো বাষট্টি ইবনে মাজা খণ্ড দুই বারোশো উনপঞ্চাশ হাকিম খণ্ড এক পাঁচশো তিন সহি আল জামে খণ্ড এক তিনশো বাষট্টি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির তিরমিজি খণ্ড পাঁচ চারশো বাষট্টি পৃষ্ঠা ইবনে মাজা খণ্ড দুই বারোশো উনপঞ্চাশ পৃষ্ঠা হাকিম খণ্ড এক পাঁচশো তিন পৃষ্ঠা সহিয়াল আল জামে খণ্ড এক তিনশো বাষট্টি পৃষ্ঠা আল্লাহর নিকট অধিক প্রিয় জিকিরটি সুহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এই কলমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় সহি মুসলিম খণ্ড তিন ষোলোশো পঁচাশি খণ্ড চার দু হাজার বাহাত্তর সুবান আল্লাহি দিহি যে ব্যক্তি সুবান আল্লাহি হামদি প্রতিদিন একশোবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুণা থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে সহি আল বুখারি খণ্ড সাত একশো আটষট্টি সহি মুসলিম খণ্ড চার দু হাজার একাত্তর মিজানের পাল্লায় ভারী করার জিকির নবী সাল্লাম বলেন সুবান আল্লাহি অবিহামদিহি সুবান আল্লিল আজিম এই কলেমাগুলি জিবার উচ্চারণে সহজ মিজানের পাল্লায় ভারী দয়াময় আল্লাহ নিকট প্রিয় সহি আল বুখারি খণ্ড সাত একশো আটষট্টি সহি মুসলিম খণ্ড চার দু হাজার বাহাত্তর যে রিজিক যে জিকিরে জান্নাতে খেজুর গাছ রোপণ করা হয় যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিমি ওয়া বিহামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতে খেজুর গাছ রোপণ করা হবে আর মিজি খণ্ড পাঁচ পাঁচশো এগারো পৃষ্ঠা আল হাকিম খণ্ড এক পাঁচশো এক পৃষ্ঠা সৈয় আল জামে খণ্ড পাঁচ পাঁচশো একত্রিশ পৃষ্ঠা সৈয় আর মিজি খণ্ড তিন একশো ষাট পৃষ্ঠা লাহ লাল কোয়াত ইল্লা বিল্লাহ নবী সাল্লাম বলেন লাহাউল আলা কোয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন সই আল বুখারি খণ্ড এগারো দুশো তেরো সই মুসলিম খণ্ড চার দু হাজার ছিয়াত্তর ফরজ নামাজ পরবর্তী জিকির ও দোয়াসমূহ ফরজ নামাজের পর বিভিন্ন জিকির ও দোয়া দুরুদ পাঠ করা মুস্তাহাব আলেমদের অভিমত হলো দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় এটা তাই ফরজ নামাজের সালাম ফিরানোর মাত্র জিকির ও দোয়া না করে উঠে পড়া দাঁড়িয়ে নামাজ পরবর্তী শূন্য শুরু করা কিংবা চলে যাওয়া অনুচিত সহিহ সহিহ সুন্না থেকে ফরজ সালাত সমাপন্তে ইমাম মুক্তাদি সবার জন্য পাঠিতব্য দোয়া ও জিকির সমূহ উপস্থাপন করা হলো উচ্চারণ আস্তাক ফিরুল্লাহা বন্ধুরা আজকে তাহলে অবধি পরের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ